হাত দাও হাত বের করো লাভ ইয় আর কোনটায় উঠবা ওইটায় উঠবা ওইটায় উঠো আরে কার্টুনের মধ্যে উঠো Thank Pero I ver Thank you.